আজকের ক্লাসটা হবে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্টের আমরা কাজগুলো দেখব যে এই সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে এবং এই সার্ভিসটা কত দ্রুত এই সার্ভিসটা দিলে কত দ্রুত সাকসেস হওয়া যায় সেটাই আজকে দেখব তো এখন এগারোটা বাজে তো শুরু করি তো আমি ফাইবারে চলে যাই সবারই তো ফাইবার অ্যাকাউন্ট আছে স্টুডেন্টদের তো এটা হচ্ছে ফাইবার আমি যদি এখানে লিখি social media social media management অথবা মার্কেটিং অথবা ম্যানেজার আপনি যেটাই লিখতে পারেন সমস্যা নাই এটারই কিছু কাজ পাওয়া যায় যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এই দুইটা কাজই খুবই ভালোভাবে চলে কারণ হচ্ছে এই দুইটা কাজই প্রতিটা প্রতিষ্ঠানেরই করে করতে হয় কোনো না কোনো ফ্রিলান্সার দ্বারা এটা করতে হয় কারো কারো দুইটা তিনটা বিজনেস থাকে কারো একটা বিজনেস থাকে তারা তাদের এত সময় নাই যে একজন আমেরিকান বা একজন কানাডিয়ান এর এত সময় নাই যে দুইটা বা পাঁচটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে পোস্ট করবে পোস্ট করে সেখান থেকে তাদের অ্যাকাউন্টগুলো ইনক্রিজ করবে ইনক্রিজ করে ওইখান থেকে বিজনেস করবে এত সময় নাই তারা যেটা করে তারা যদি এখানে তাদের পার ঘন্টা যদি আমরা হিসাব করি তারা পার ঘন্টায় দেখা যাবে একশো একজনে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্ন করে মানে তাদের ওই দেশের মূল্য এত তাদের নিজস্ব গুণটা আর সেই কাজটা তারা যদি করে এখানে এত সময় দিবে না তাদের তারা কারণ হচ্ছে তাদের সময়ের দাম অনেক আর আমাদের সময়ের দাম খুবই কম কেন কম কারণ আমরা হচ্ছে বাংলাদেশি ঠিক আছে আমাদের সময়ের দাম খুবই কম আমরা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা দিলে আমরা সারাদিন কাজ করে দিই কিন্তু তাদের ডেলি ইনকাম কমসে কম একজন একজন মানুষের যারা কাজ করে ওই দেশে তাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা থেকে বেশি টাকা আর্ন করে মনে করেন ডেলি প্রতিদিন কে কারো কারো স্যালারি মাসে দশ থেকে বিশ লক্ষ টাকার উপরে তাদের স্যালারি হয়ে থাকে তো তারা তো এখানে এই দশ টাকা বিশ টাকা কাজের জন্য মানে সময় দিবে না এখানে তারা একটা বিজনেস করতেছে পাশাপাশি এখানে এগুলো সময় দিতেছে এখান থেকে যা আসে সেটা হচ্ছে তাদের অ্যাডভান্স বা অতিরিক্ত ইনকাম সেই জন্য তারা এখানে বিজনেস করে কেউ কেউ আছে এখানে খুবই প্রফেশনালভাবে বিজনেস করে যাদের উদ্দেশ্য থাকে এখান থেকে ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করব এখান থেকে ভালো অ্যামাউন্ট তারা ইনকাম করবে তো এখানে একটা অ্যাকাউন্ট গ্রো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় সেই সময়টা মূলত আমাদের মতো বাংলাদেশি যারা ফ্রিলান্সার আছে তারা ইনকাম করে ওই দেশের একজন একজন লোকে চা খাইতে গেলে বা কফি খাইতে গেলে তাদের খরচ হয় পাঁচ থেকে দশ ডলার বাংলাদেশি টাকায় ধরতে গেলে চারশো থেকে আটশোশো টাকা আর আমরা যদি চা খাইতে যাই তাহলে আমাদের খরচ হয় কত সর্বোচ্চ কফি খাইতে গেলে যায় পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মোটামুটি ভালো একটা কফি খাইতে গেলে এবং চা খাইতে গেলে মনে করেন পাঁচ টাকা দিয়ে চলে যাইতেছে তো এবার দেখেন তাদের সাথে আমাদের পার্থক্যটা কত দূর তারা যে টাকা পাঁচ ডলার দিয়ে যদি তারা কাজ করে আমাদের মোটামুটি আমরা একদিন কাজ করে দিতেছি তাদের একদিনের চার খরচও না ঠিক আছে ব্যাপারটা একদিনের চার চার খরচও কিন্তু আমরা নিতে পারি না তাদের কাছ থেকে তাদের একশো দুইশো ডলার এটা কোনো টাকাই না তাদের কাছে ঠিক আছে খুবই মানে সামান্য একটা টাকা ঠিক আছে তো আমরা যদি এখানে যেহেতু আমাদের কাজের মূল্য মূল্য মানে ওদের কাজের মূল্য কম আমাদের এখানে কাজের মূল্যর দাম বেশি কারণ তারা যদি আমাদের পাঁচ ডলার দেয় আমাদের হিউজ একটা টাকা কিন্তু তাদের কাছে কিন্তু টাকা মনে হইতেছে না তো যাই হোক আমরা দেখেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি ম্যানেজার বা ম্যানেজার যদি তাদের দরকার পড়ে অবশ্যই দরকার পড়ে যে কোনো বিজনেসের জন্য দরকার পড়বে তো যাদের বিজনেস আছে তারা মূলত এই সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেবে কেন নেবে এখানে তাদের ইনিস মানে তাদের প্রতিষ্ঠানকে বড় করবে এবং তারা ডেলি এখানে তাদের মানে অ্যাকাউন্টগুলোতে কাজ করাবে তো দেখেন এখানে একটা বাইরের কিন্তু একটা বিজনেস থাকে না অনেকগুলো বিজনেস থাকে আপনাকে অনেকগুলো বিজনেস মেনটেন করার লাগতে পারে আর একটা বায়ার কিন্তু আপনাকে এক মাসের জন্য ম্যানেজিংয়ের দায়িত্ব দিবে না কমসে কম আপনি যদি চাকরি করেন এখানে আপনাকে মিনিমাম ছয় মাস সময় দিবে বা ছয় মাস পর্যন্ত আপনার আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে যে তুমি ছয় মাস পর্যন্ত কাজ করো একটা বিজনেস তুমি কত দূর অগ্রগতি করতে পারো সেটা কিন্তু এখান থেকে তারা বলে দেয় এটা হচ্ছে লং টাইম স্যালারির মানে কাজ ধরতে গেলে এখানে কিন্তু একটা বায়ার আপনাকে বারে বারে কাজ দিবে দেন ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায় এখানে তো আমরা একটু ডো মানে তাদের কাজগুলো দেখি যে কি পরিমাণ কাজ আছে এখানে এখানে দেখেন সোশ্যাল লেখে লেখছে কি I will be your social media manager and content creator তিনি যেটা করবে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে এবং কন্টেন্ট তৈরি করবে দিন ম্যানেজ করবে তিরিশ দিন ম্যানেজ করবে তিরিশ দিনের মধ্যে টোটাল পোস্ট করবে কি ম্যানেজমেন্ট আপ টু মানে তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চোদ্দোটা পোস্ট হ্যাশট্যাগ ক্যাপশন মানে চোদ্দোটা পোস্ট করবে তিরিশ দিনের ভিতরে এবং তিন তিনটা অ্যাকাউন্ট ম্যানেজ করবে সোশ্যাল মিডিয়ার না নিবে কত পঞ্চাশ ডলার এবার আমরা যদি সেকেন্ডে যাই তিরিশ দিন ম্যানেজ করবে পাঁচটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে তিরিশটা পোস্ট করবে আশি ডলার এবং তিরিশ দিন ম্যানেজ করবে ছয়টা অ্যাকাউন্ট ছয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে ছয়চল্লিশটা পোস্ট করবে একশো ডলার আমরা যদি অ্যাভারেজ তার ডলার হিসাব করি আশি ডলার করে যদি ধরি অ্যাভারেজ এখানে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন অথবা ক্যালকুলেটর যেটা করি না কেন একটু আমরা তাদের হিসাবটা করে দেখি তো এখানে যদি আমরা দেখি আশি ডলার করে আশি আশি গুণন হচ্ছে কত একচল্লিশটা অর্ডার চলতেছে ওকে একচল্লিশটা অর্ডার তাহলে মোটামুটি তার বত্রিশশো মানে তিন হাজার দুইশো আশি ডলারের কাজ কিন্তু রানিং আছে আমরা যদি পঁচাশি টাকা করে ধরি অ্যাভারেজ মোটামুটি দুই লক্ষ আটাত্তর হাজার আটশোশো টাকার কাজ অ্যাভারেজ চলতেছে আমরা একটা আনুমানিক হিসাব করে দেখলাম তাহলে বুঝেন তার এক মাসে এই কাজগুলো করে দিবে এরকম যদি আমরা অ্যাকাউন্ট দেখি তিনি আসছে কত সালে তো দুই হাজার ষোলোতে আসছে তার গিকগুলো কিনে এটা মেবি পাকিস্তানি তিনি কাজ করতেছে মূলত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং অ্যান্ড্রয়েড এর কিছু ইস্যু নিয়ে তারপরে পিএসপি অথবা লারাভেজের কাজগুলো করতেছে মোটামুটি তার দেখেন অনেকগুলো গিগ আছে এখানে যে গিগটা র্যাঙ্ক করছে সেটা হচ্ছে social media account management and content creation তার মানে এই কাজটা কিন্তু অন্য অন্য সার্ভিসেস থেকে বেশি পাওয়া যাইতেছে বিদায় কিন্তু এই কাজটা তিনি দিতেছে আরেকটা যদি আমরা দেখি তো এখানেও দেখেন ষোলোটা গাছ কিন্তু বর্তমানে রানিং আছে তো দশ ডলার করে নিতেছে কয়দিন ম্যানেজ করবে সাত দিন চব্বিশ ঘন্টা সাপোর্ট দিব ওকে তিন দিনের কাজ তিন দিনের টোটাল একটা পোস্ট করবে ঠিক আছে একটা পোস্ট করবে একটা পোস্ট করবে এটা অবাস্তব ঠিক আছে যাই হোক ব্যাপার না তারপরে কিন্তু তার ষোলোটা কাজ এখন রানিং আছে আমরা যদি তার অ্যাকাউন্টে একটু ভিউ করি দুই হাজার একুশে আসছে দেখেন দুই হাজার একুশে আইসা শুধু সোশ্যাল মিডিয়া অন্য কোনো সার্ভিস দিতেছে না কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে কিন্তু তিনি এখান থেকে ভালো টাকা আর্ন করতেছে লেভেল টু সেলার হয়ে গেছে আগস্টে মাস কয়েক মাস হয়েছে দেখেন সত্তরটা কাজ করে ফেলছে তিনি প্রতিদিন কিন্তু কাজ ডেলিভারি দিতেছে ওয়ান উইক দুই ওয়ান উইক দেখেন এই মাসে কতগুলো কাজ করে ফেলছে তো বোঝা যাচ্ছে এখানে কি পরিমাণ কাজ পাওয়া সম্ভব তো তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজগুলো দিতেছে এই একজনে একটা কাজ চলতেছে আমরা যদি আরও প্রোফাইল দেখি এখানে দেখেন এগারো টাকা চলতেছে একশো সত্তর ডলার করে স্ট্যান্ডার্ড যদি ধরি দুইশো আশি ডলার মোটামুটি দুই তিন হাজার ডলারের কাজ কিন্তু রানিং আছে তো এরকম যদি আপনি দেখেন এখানে সার্ভিস যদিও থাকে ব্যাপার না এগুলো আপনি অনলাইন দিয়ে যদি দেখেন তাহলে সার্ভিসের সংখ্যা কমে আসবে দুই হাজার সার্ভিস এই সার্ভিসগুলো আপনি কিওয়ার্ড ফোকাস করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া দিবেন কিন্তু কিওয়ার্ড দিবেন হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী তো হয়তো ফেসবুকের কিওয়ার্ডটা বেশি ইউজ করবেন হয়তো বা ইনস্টাগ্রামের কিওয়ার্ডটা বেশি ইউজ করবেন যেন কম সার্ভিসের অ্যাকাউন্টগুলোতে আপনার গিগটা শো করে তাহলে আপনার অর্ডারের মানে পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে এখানে তো শো করবে এখানে যে কিওয়ার্ডটা আছে সেটাও আপনারা বেশি বেশি ইউজ করবেন কিন্তু পাশাপাশি ওইগুলো কিওয়ার্ডটা বেশি ইউজ করতে চাবেন দেখেন এখানে ফাইবার কিন্তু এই ক্যাটাগরিটা খুবই চুজ করতেছে কারণ হচ্ছে এখানে সার্ভিসগুলো বলে দিছে এখানে কত দিকে কত শুরু হচ্ছে তো এই সার্ভিসটা দিয়ে কিন্তু আপনি লাইফ টাইম কেরিয়ার গড়ে নিতে পারেন যাদের বলা যাবে না আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে মানে Facebook Instagram Twitter LinkedIn YouTube দিতেছেন আপনার র্যাঙ্ক করতেছে না হয়তো সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করে ফেলছে তাহলে দেখবেন যে এই একটা গিগই এনাফ বেশি লাগবে না একটাই এনাফ আমাদের আমরা জানি কি যে সব কয়টা গিগ কিন্তু ই হয় না মানে প্রপারলি কিন্তু র্যাঙ্ক করে না হঠাৎ করে একটা গিক আপনি বুঝতে বুঝবেনও না যে এই গিকটা র্যাঙ্ক করবে আপনি গিক তৈরি করে ফেলছেন র্যাঙ্ক করে ফেলছে সেটা অ্যাকাউন্টের উপর নির্ভর করে হয়তো আপনার এটা দিয়েও আপনার লাক ফেভার করতে পারে তো যাই হোক লাকেরও বিষয় আছে আর এখানে লেগে থাকলে তো হবেই সমস্যা নেই তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি এখানে আরও কিছু সফটওয়্যার আছে যদি লেখো যে social media social media manager অথবা ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে যদি যাও তাহলে মোটামুটি আমরা দশটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ই পাবো ওয়েবসাইট পাবো দেখি কোনটা সবচেয়ে বেশি এটাতে যাই পঁচিশটায় যাই ঠিক আছে ওকে এখানে প্রথম একটা পাওয়া হচ্ছে ব্রাফার এটাও এটাও খারাপ নাই এটা দিয়েও কাজ করা যাবে তারপরে আছে হচ্ছে হুটশুট এটাতে তো আমাদের টাকা সবচেয়ে এটা রাই দিয়ে দেয় ঠিক আছে এটা একটা আছে তারপরে এটা সোশ্যাল এটাও এডার এডার এডার এর উপরেরটা সেমই ধরতে গেলে কিন্তু উপরেরটা দিয়ে সহজে করতে করা যাবে এই একটা আছে এখানে অনেকগুলো আছে তো আমরা প্রথমে বাফার দিয়ে করি আমি এখান থেকে বাফারে ক্লিক করি নাকি আচ্ছা, আমাদের জিমেল নাই কিনা তো একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ করি গেট স্টার্ট নাও এখান থেকে লগ করি একটা জিমেল নেই এর আগের বার যেহেতু টেন মিনিট জিমেল নিয়েছিলাম এখান থেকে একটা টেন মিনিট জিমেল নেই দশ মিনিটের জন্য তো এখানে আমি ক্লিক করি এবার আমি বাফারে চলে আসি তো এখান থেকে ধরো আমি চাচ্ছি যে ফেসবুক ইমেল ওকে ইমেল দিলাম একটা পাসওয়ার্ড সিলেক্ট করবা একটা পাসওয়ার্ড দিয়ে দিবা সবাই এটা আজকে কাজ করলে হয় সাইন আপে ক্লিক করবা ওকে সাইন ইন হচ্ছে ওকে এটা কাজ চলতেছে এখান থেকে অনেকগুলো অপশন আছে যেমন start page build landing page on in minute এটা যদি ইমেল মার্কেটিং করে যারা তাদের ল্যান্ডিং পেজটা দরকার পড়ে বা যারা অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের মূলত এটা দরকার পড়ে আর এঙ্গেজমেন্ট অ্যান্সার কমেন্ট এগুলো যদি কোনো কিছু থাকে তাহলে এটার মাধ্যমে করা হয় আর analytics optimise and lead content এগুলো যদি এটা হচ্ছে অ্যানালাইটিস করার জন্য সহজ কথা আর এটা হচ্ছে কন্টেন্ট প্ল্যান যাদের কন্টেন্ট শিডিউল করা দরকার তাদের তারাও মূলত এটা ইউজ করতে পারে আপনি চাইলে স্কিপ করেও চলে যেতে পারেন আর না চাইলে এটা দিয়েও করতে পারেন দেখি আমি স্কিপ করে যাই তো এইখানে দেখেন বলা আছে আপনি কি কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন বা কোনটায় কোনটা আপনি শিডিউল করতে চাচ্ছেন সেটা এখানে বলে দেবে Instagram Facebook Twitter LinkedIn Pinterest Shopify store এখানে আছে আপনি চাইলে এটা যে কোনো একটা করতে পারেন অথবা কন্টিনিউ লেটার এটা পরেও করে নিতে পারেন আমি এটাতে ক্লিক করি যেহেতু এই সফটওয়্যারে আমরা নতুন তো আমরা যেটা করব এখন আমরা এখান থেকে আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা কি করব একটু এক মিনিট যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা কানেক্ট করে নেব ওকে আমি এখান থেকে কানেক্টে ক্লিক করি এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে ফেসবুকটা কানেক্ট করি ওকে এখানে বলতেছে ভেরিফিকেশন কোড ওকে তার আগে আমরা টেন মিনিটে যাই আগে ভেরিফিকেশন কোডটা দেখে আসছে কিনা এখনও আসে নাই ওকে এখন আসে নাই আমি দেখি রিসেন্ট করি আবার ওকে এবার দেখি কোডটা আসে কিনা কোড না আসলে তো ভেরিফাই না হলে একটু সমস্যাই হবে ওকে এখনো মেল আসে নাই হ্যাঁ আসছে এবার দেখেন একটা মেল আসছে আমি এখান থেকে কনফার্ম করে দেই কনফার্মে ক্লিক করলাম ওকে এটা পাসওয়ার্ড ধরেন একটা দিয়ে দিলাম আগেরটাই দিয়ে দিলাম ওকে ওকে কনফার্ম নিতেছে না ওকে না নিলেও সমস্যা নেই যেহেতু ভেরিফাই হয়ে গেছে আমরা এটার থেকে অ্যাকাউন্টে চলে আসতে পারি ওকে অ্যাকাউন্টে থাকলে সমস্যা নেই এখান থেকে আমি ব্যাক করি তো ওকে সেম জায়গায় চলে আসছি আগের মতোই আমরা এখান থেকে আমরা একটা যে কোনো একটা কানেক্ট করবো ধরেন আমি ফেসবুক কানেক্ট করতে চাচ্ছি তাহলে আমি ফেসবুকে ক্লিক করি তো আমি এখান থেকে গ্রেট লেটস গো এখানে আমি ক্লিক করি এখান থেকে আপনি ফেসবুকে কি কি কানেক্ট করতে চাচ্ছেন ধরেন ফেসবুকের পেজ যদি হয় তাহলে পেজ যদি গ্রুপ হয় গ্রুপ তো আমি পেজ কানেক্ট করবো তাহলে আপনি এখান থেকে স্টার্ট করবেন এবার দেখি আমাদের ফেসবুকের আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটার এখান থেকে আপনি পেজগুলো দেখতে পারবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিই যেহেতু আমার এখানে একটা ব্রাউজিং করা আছে ওকে আমি কন্টিনিউ ক্লিক করি ওকে এবার দেখেন এখানে আমার অনেক ধরনের পেজ আছে যতগুলো পেজ আছে সব পেজই এখানে শো করতেছে আমি চাচ্ছি যে লাভার বয় বায় দুই বারো ওকে এটা আমি অ্যাড করে ফেলবো এখান থেকে আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারেন তো দেখি অ্যাড করে হয়ে গেছে মেবি দেখি অ্যাড হয়েছে কিনা ওকে একটু রিপ্লেস করি ঠিক আছে আবার করি okay you are all set your channel channel been connected okay এটা হয়ে গেছে আমি একটু রিপ্লেস করি এটা চলে যাবে এই যে একটা ভেরিফিকেশন কোড আছে এটা চলে যাবে ওকে এটা আমাদের দেখেন কানেক্ট হয়ে গেছে দেখি এবার আমরা শিডিউল কোথা থেকে করা যেতে পারে এটা হচ্ছে পাবলিক ওকে আমি পাবলিকে ক্লিক করি ওকে এখান যে যেহেতু আমাদের একটা পেজ কানেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে শিডিউল করে ফেলতে পারি এখানে আমি ক্লিক করি আমাদের পেজে ধরেন এখানে আমি চাচ্ছি যে শিডিউল এটা হচ্ছে ফেসবুকের পেজ ধরেন স্টারডে সানডে কত তারিখ দুয়ে মে তিনে মে তারপরে হচ্ছে স্যান্ড পোস্ট ওকে তাহলে আমরা এখান থেকে শিডিউল করতে পারি অথবা আমরা শিডিউলের এখানে ক্লিক করে মানে ক্যালেন্ডার সেট করে নিতে পারি ক্যালেন্ডার অনুযায়ী তো আমরা পোস্ট করে নিতে পারি তো আমি যদি এখানে যাই এখান থেকেও কিন্তু করা যাবে ঠিক আছে ধরেন আজকে করব আজকের তারিখে তাহলে এখানে আপনি যেটা করবেন একটা ফটো দিবেন ধরেন আমি একটা ফটো কম্পিউটার থেকে নিয়ে আসি ওকে আমি একটা ফটো কম্পিউটার থেকে নিয়ে আসি আমাদের কম্পিউটার থেকে যেহেতু বাইরে আপনাকে এগুলো দিয়ে দিবে ধরেন আমার এই ফটো অথবা আমি চাচ্ছি যে একটা ফটো নিয়ে আসি ওকে একটা রেস্টুরেন্টের ফটো দিয়ে দিলাম খাবারের ফটো এখানে দিলাম একটা কন্টেন্ট লিখে দিলাম ঠিক আছে যে কোনো একটা কন্টেন্ট আপনি লিখে দিলেন আপনার মনের মতো করে একটা লিঙ্ক দিয়ে দিলেন যে করে আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি ঠিক আছে যেমন এখানে দিয়ে দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট হ্যামপ্যান ডট কম একটা কন্টেন্ট আপনি কিন্তু লিখে ফেললেন এখানে ডিসক্রিপশন দিয়ে দিলেন এটা কয় তারিখে পোস্ট হবে এপ্রিলের পঁচিশ তারিখে সাতটা পিএম আপনি চাইলে এটা কিন্তু এডিট করে নিতে পারেন ঠিক আছে এখান দেখেন এডিট করতে পারবেন তো এখানে দেখেন পঁচিশ তারিখ আছে আপনি চাইলে এটা বাড়ায় নিতে পারবেন কমায় নিতে পারবেন কমাইতে পারবেন না ঠিক আছে যেহেতু আমরা এখানে পঁচিশ তারিখ সিলেক্ট করছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ পড়ে গেছে তাহলে আমরা চাইলে কি করব তিরিশ তারিখ করতে পারবো চাইলে আপনি এই ক্যালেন্ডারটা আরও সরাই নিতে পারবেন ধরেন আমি চাচ্ছি যে আরও দুই মাস তিন মাস পরে যেন এটা পোস্ট হয় তাহলে দেখেন আমি চলে আসলাম কি সেপ্টেম্বরে দেখি কয় মাস পর্যন্ত হয় October November December January February March April দেখেন এপ্রিল জুন জুলাই তার মানে কিন্তু অনেক দূরে কিন্তু চলে আসছে আগস্ট দুই সালে চলে গেছে গিয়া তার মানে অনেক দিনের শিডিউল কিন্তু আপনি করে নিতে পারতেছেন এখান থেকে যেহেতু অনেক দিনে করা যাচ্ছে আমি আবার একটু ব্যাক করি আগের জায়গায় চলে আসলাম এবার ধরেন আমি চাচ্ছি পঁচিশ তারিখে ওকে তেইশ সালে পড়ছে আমি একটু ব্যাক করি আবার ঠিক আছে এত দূরে শিডিউল করার আমাদের দরকার নাই আমাদের বাইশ সালের এপ্রিলে পঁচিশ সাতাশ তারিখে করলেই হবে অথবা পঁচিশ তারিখে ধরেন কটার সময় করবেন এখানে বলা হচ্ছে সাত তারিখ সকালে সাতটা বাউন্নতে আপনি চাইলে সময় এটা চেঞ্জ করে সময় চেঞ্জ করতে পারেন এখান থেকে সময় চেঞ্জ করতে পারেন এটা এ এম হবে না পি এম হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ওকে আমি পি এ দিলাম শিডিউল হয়ে গেছে switch to schedule okay done আমি ডানে ক্লিক করলাম এবার আমি এখানে কি করব শিডিউল করে ফেলবো যেহেতু আমাদের এখানে সব কিছু হয়ে গেছে আমি এই পেজের ভিতরে এটা পোস্ট করব তাহলে আমি কি করব এখান থেকে শিডিউলে ক্লিক করব তো শিডিউলে আমি ক্লিক করলাম দেখেন আমাদের পোস্টটা শিডিউল হয়ে গেছে এখানে কিন্তু দেখাইতেছে একটা ঠিক আছে একটা শিডিউল হয়েছে একটা পোস্ট ওকে এটা আমরা কোথা থেকে দেখতে পারি এই যে দেখছেন কয় তারিখ হয়েছে সাতাশে এপ্রিল ফেসবুকে কিন্তু এটা পোস্ট হবে কয় তারিখে সাতাশে এপ্রিলে এটা অ্যাড হয়ে গেছে এত তারিখে আপনি কিন্তু এই শিডিউলের ভিতরে দেখতে পাইতেছেন এটা হচ্ছে কাজ এবার আপনি চাইলে ইনি ফেসবুক করছেন আবার আপনি কানেক্ট করতে নিতে পারেন হচ্ছে আমি যদি আবার যাই স্টার্ট পেজ দেখি কানেক্ট কোথা থেকে করে ওকে এঙ্গেজমেন্ট কতগুলো রিচ হইলো কতগুলো আপনার পেজের ভিতরে ই আসলো লাইক আসলো কমেন্ট আসলো সব কিছু এখান থেকে এঙ্গেজমেন্টের এখান থেকে দেখতে পারবেন অ্যানালাইটিক্স করতে পারবেন ঠিক আছে অল টেমপ্লেট আপনি টেমপ্লেট সাজায় সাজায় কাজ করে নিতে পারবেন এগুলো একটু ভালো করে দেখবেন দেখেন আমি অ্যানালাইটিক্সে চলে আসলাম অ্যানালাইটিক্সে চলে আসে আমি ধরেন আমার শুধু ফেসবুক কানেক্ট করছি আপনি চাইলে এবার আপনি কিন্তু এখান থেকে আবার ইন ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে পারেন এখানে আবার কানেক্ট ক্লিক করবেন দেখেন আমি কোথায় আছি অ্যানালাইটিক্স থেকে ঠিক আছে অথবা এখান থেকে তো এটা হচ্ছে পাবলিক অপশন এখান থেকে আপনাকে পাবলিশ করতে হবে পোস্টগুলো ঠিক আছে তো ক্যালেন্ডার আপনারা বুঝলেন এটা হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডারে মূলত আমাদের পোস্টগুলো সিলেক্ট করতে হবে যে অমুক তারিখে পোস্ট হবে তাহলে ধরেন আমার ফ্রাইডে পোস্ট হবে তাহলে ফ্রাইডে ক্লিক করবেন যখন দেখি আরেকটা আমি কানেক্ট করি দেখি অ্যানালাইটিক্স দেখি ইনস্টাগ্রামে কানেক্ট করা যায় কিনা তো আমি যেহেতু ফেসবুক হয়েছে এবার আমি ইনস্টাগ্রাম কানেক্ট করব ওকে কানেক্ট নাও আমি কানেক্টে ক্লিক করি Instagram connect new Instagram okay connect automatically okay জানি না আমার এখানে ইনস্টাগ্রাম আছে কিনা দেখি আছে কিনা তো ইনস্টাগ্রামে একটা শো করার কথা দেখি এখানে মেবি ফেসবুক শো হইতেছে ওকে ফেসবুকের মাধ্যমে কানেক্ট করা যাবে কিনা ওকে এখানে ইনস্টাগ্রামের দুইটা ইনস্টাগ্রাম আছে ঠিক আছে ধরেন আমি এটা চাচ্ছি তাহলে অ্যাড এটা আমি ক্লিক করলাম তাহলে এখানে এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামটাও অ্যাড হয়ে গেল দেখছেন ইনস্টাগ্রামটাও অ্যাড হয়ে গেল তার মানে কি দুইটা হয়ে গেল একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম এবার আমি চলে যাব পাবলিকে দেখি এবার ইনস্টাগ্রাম আসে কিনা পাবলিকের এখানে দেখছেন এখানে তো ফেসবুক আছে তাহলে আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন ফেসবুকের উপরে আপনার এই এই মানে গ্রিন মানে নীল বাটনটা রাখতে হবে তাহলে আমি ইনস্টাগ্রাম করবো তাহলে ইনস্টাগ্রামের উপর নীল বাটন করতে হবে তাহলে কি হবে এবার আপনি ইনস্টাগ্রামে দেখছেন শিডিউলগুলো দেখতে পাইতেছেন এবার আপনি সেমভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে করে নিতে পারেন সেমভাবে একই ড্যাশবোর্ড তখন ইনস্টাগ্রামের এখানে দিলেন কি ফটো দিলেন এখানে একটা ডেসক্রিপশন দিলেন তারপরে ফার্স্ট কমেন্ট মানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন লোকেশন দিতে পারেন ইনস্টাগ্রামের যতগুলো অপশন আছে এখানে দিয়ে দিতে পারেন এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন ডিসক্রিপশনের ভিতরে দিয়ে এখানে সেমভাবে শিডিউল করে নিতে হবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার অ্যাড ক্যাম্পেইনও রান করতে পারেন এটা একটা ভালো একটা সফটওয়্যার তো এই কাজটা সবাই করতে পারবেন না আসাদ ভাই হ্যালো একদম সিম্পল কাজ না হ্যাঁ শ্রাবণ হাসিপুর হ্যাঁ, সঞ্জু একদম সিম্পল না কাজ তোমাদের বিষয়টা জানতে হবে কি একটা অ্যাকাউন্ট করতে হবে ফার্স্ট টাইম কী করতে হবে একটা অ্যাকাউন্ট তারপরে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট তার মানে তোমার পেজের ভিতরে কীরকম মানে গ্রো হইতেছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবা এঙ্গেজমেন্ট হইতেছে কি না লাইক হইতেছে কি না এগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা ঠিক আছে তো এই এটার কাজ হচ্ছে এটা অ্যানালাইটিক্স এটা হচ্ছে সেমই ধরতে গেলে কিন্তু এখান থেকে যেটা দেখতেছি আমরা এখান থেকে দেখো দুইটা জিনিস দেখতে পাইতেছি অ্যানালাইটিক্স অর্থ কি এখানে কত অডিয়েন্স আসছে এই দুইটা অ্যাকাউন্টে অডিয়েন্সগুলো দেখাইতেছে টোটাল ইমপ্রেশন ক্লিক কয়টা পড়ছে এঙ্গেজমেন্ট শুধু এটা যারা ক্লিক করবে তাদেরকে দেখাবে আর অ্যানালাইটিক্স মানে কি তোমার পেজে যত কিছু হইতেছে সব কিছু তুমি এখান থেকে দেখতে পারো কী কী দেখতে পারবে এখানে কিন্তু বলা আছে টোটাল অডিয়েন্স দেখতে পারবা ইমপ্রেশন দেখতে পারবা টোটাল এঙ্গেজমেন্ট দেখতে পারবা এঙ্গেজমেন্টও কিন্তু এখান থেকে দেখা যাবে তোর রিসেন্ট পোস্ট কোনটা হয়েছে সেটাও এখান থেকে দেখা যাবে তারপরে আরও অনেক কিছু আছে ঠিক আছে তুমি চাইলে কোনটাতে দেখবা ফেসবুকেরটা দেখবা না ইউটিউবেরটা দেখবা সব কিন্তু এখানে দেখা যাবে তো এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা চাইলে ফেসবুকের এবং বাকি জিনিসগুলো আমি কিন্তু কানেক্ট করে নিতে পারতেছি ঠিক আছে আমাদের অ্যাকাউন্টগুলো কানেক্ট করতেছে আমাদের টপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিং ঠিক আছে আর শপিফাই এগুলাই কাজ বেশি আসে এরকম সফটওয়্যার আরও আছে চাইলে সবগুলো একটু চেক করে আপনারা দেখতে পারেন দেখেন আপনারা এখানে অনেকগুলো সফটওয়্যার আছে যে কোনো একটা ভালো করে দেখে নিতে পারেন যদি ভালো লাগে দেখেন সবগুলো এটাও কিন্তু সেমই দেখছেন সেম এটা হচ্ছে সোশ্যাল ম্যাকোর মতো সেম সোশ্যাল ম্যাকো এটা কপি তো এখানে দেখেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটাই আছে তো আমরা যখন কাজ করব তখন এইভাবে কাজ করবো আর এটা হচ্ছে পাবলিক আপনি কখন এটা পাবলিক করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এইভাবে কাজগুলো করবেন এবার আমি চাচ্ছি না এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ফেস আমি এটা ডিলেট করে দিতে চাচ্ছি দেখি আমি একটু ডিলেট করে দেই পেজটা তো এটা এখানে মেবি একটু দেখতে হবে ওকে আমি স্টার্ট পেজ আসি দেখি আমি কিছুক্ষণ আগে কানেক্ট করছি তো এখানে ফলোয়ার টেমপ্লেটগুলো দেখাইতেছে ওকে এটা লাগবে না কিছুক্ষণ আগে দেখলাম আমি ওকে থাকলে কিছু যায় আসে না যেহেতু এখানে আরো অনেক কিছু আছে এগুলো লাগবে না ওকে মানে আমার সমস্ত ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো আমি এখান থেকে দেখতে পাইতেছি ওকে যাই হোক আমি এটা খুঁজে পাইতেছি না ঠিক আছে আর টাকা না দিলে তো আপনাকে এখানে কাজই করতে দিবে না চোদ্দো দিন পর আমাদের চোদ্দো দিন লাগবে না একদিনেই শিডিউল করে রেখে দিব ঝামেলা শেষ ঠিক আছে আমি ক্লাস স্টপ করে দিই এখন আমরা দেখব যে আপনারা দেখবেন হচ্ছে কিভাবে ফেসবুকের পেজ পেজ থেকে শিডিউল করবেন যদি আপনাকে শুধু বায়ার একটা শুধু পেজ দিয়ে দেয় যে আমার এই পেজটা শিডিউল করে দেওয়া এই ফেসবুক পেজ থেকে যদি আপনি শিডিউল করেন তাহলে মোটামুটি আপনি তিন মাস পর্যন্ত শিডিউল করতে পারবেন অ্যাভারেজ তিন মাসের বেশি করতে পারবেন না তো ধরেন আমি চাচ্ছি যে একটা হচ্ছে Fiverr test and Fiverr review sell অথবা লাভ বয় ওকে লাভ বয় ওকে এই দুইটা অথবা আমি চাচ্ছি যে ফ্যাশন আই আইও তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করে আমি চাচ্ছি যে এই পেজের ভিতরে আমি এটা শিডিউল করবো যেহেতু আমরা একটা শিডিউলের কাজ শিখলাম সফটওয়্যার দিয়ে অটো অটোমেটিকলি কীভাবে করতে হয় এবার আমরা দেখব শুধু ম্যানুয়ালি কীভাবে করতে হয় তো আমি দেখি এখানে চলে যাব হচ্ছে পাবলিক টুলস নামের একটা অপশন পাবলিক টুলস দেখেন এখানে লেখা আছে পাবলিক টুলস সবাই তো ফেসবুকের পেজের ড্যাশবোর্ডে আসতে পারবেন তাই না হ্যালো ওকে এখানে দেখবেন ছোট্ট করে লেখা আছে পাবলিক টুলস এখানে আপনি ক্লিক করবেন পাবলিক টুলসে তো আমরা পাবলিক টুলসে ক্লিক করলাম দেখি ক্লিক করার পরে কই যাই আমরা ওকে একটু সময় লাগবে কারণ নেটের প্রবলেম তো আর রাত হলে তো বুঝে নিত কারেন্ট আলাদের নেট আলাদের যত ঝামেলা শুরু হয় তো যাই হোক দেখি একটু একটু সময় লাগবে আর সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায় ঠিক আছে খুবই বেশি পাওয়া যায় সবার মানে সব থেকে তুলনা করলে এইটার কাজ সবসময় থাকে ধরেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে সেটা হলো পাবলিক পোস্ট এর মানে হচ্ছে যদি আপনার পোস্টটা পাবলিক হয় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে শিডিউল পোস্ট যেটা আপনাকে শিডিউল করে নিতে হবে আর এটা হচ্ছে ড্রাফট আপনার কোনো পোস্ট পাবলিক হয় নাই সেটা ড্রাফটে চলে আসবে ঠিক আছে এই তিনটা অপশন জানলে আপনার এনাফ আর কিছু লাগবে না তো আমি চলে যাচ্ছি শিডিউল করব আমি অন্য কোনো কিছুতে হাত দেবো না এখানে অনেক কিছু আছে ক্রিয়েটর স্টুডিও আপনি যদি ফেসবুকের ভিতরে ক্রিয়েটর স্টুডিওতে যদি পোস্ট করতে চান তাহলে এখান থেকে আপনাকে করতে হবে সাউন্ড কালেকশন এখানে সাউন্ডের বিষয় আছে ভিডিও লাইব্রেরি আছে আরও অনেক কিছু আছে এগুলো জানার দরকার নাই আমাদের যে শুধু দরকার কি আমরা একটা পোস্ট করব। মানে হচ্ছে কি শিডিউল করব একটা পোস্ট শিডিউল করব সেটা ভিডিও না নট ভিডিও ভিডিও শিডিউল করতে গেলে আপনার ক্রিয়েটর স্টুডিও যাইতে হবে কারণ হচ্ছে আমরা ওইখানে ক্রিয়েটর স্টুডিও যদি ইনকাম করার উদ্দেশ্য থাকে শুধু ইনকাম করার উদ্দেশ্য যে আমার শিডিউল করে আমি ইনকাম করব বা আমার পেজ থেকে ইনকাম করার উদ্দেশ্য তাহলে আপনাকে ক্রিয়েটর স্টুডিও থেকে শিডিউল করতে হবে আর যদি বলেন যে না আমি শুধু পোস্ট করব আমার কোনো উদ্দেশ্য নাই তাহলে আপনাকে এখান থেকে করতে হবে ফেসবুক পেজের ভিতরে দুইটা কিন্তু আলাদা জিনিস তো চাইলে আপনি দুইটাই দেখাতে পারি ধরেন এখানে আসলেন শিডিউলে আপনি আসেন তো এখান থেকে দেখেন ক্রিয়েটে ক্রিয়েটে পোস্ট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তো এখানে দেখেন ফেসবুকের মতোই ড্যাশবোর্ড ঠিক আছে আমি এখানে আমার একটা ফটো নিয়ে আসি ধরেন এটা হচ্ছে ট্যাম্পলেট আপনি কোন ট্যাম্পলেটটা ইউজ করতে চাচ্ছেন আপনার এই পোস্টের ভিতরে সেই ট্যাম্পলেটটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আমি চাচ্ছি ফেসবুকের বাইডেফল যেটা দেওয়া আছে সেটাই আমি ইউজ করতে তো আমি এটাই নিয়ে নিলাম এই ট্যাম্পলেটটা এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে একটা ফেসবুকের পোস্টের একটা ওকে এই ছবিটা আমি নিলাম নিয়ে একটা দিয়ে দিলাম এমনি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম ঠিক আছে ডেসক্রিপশন দিয়ে দিলাম একটা ম্যাজিক বক্স মানে ম্যাজিক দিয়ে যেভাবে সুন্দর করে পোস্টার লেখা যায় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে শিডিউল শিডিউল পোস্ট এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে এখানে সেম ক্যালকুলেটারের মতো মানে ক্যালেন্ডারের মতো এখানে ধরেন পঁচিশ তারিখ আছে আপনি তিরিশ তারিখ দিতে পারেন এবার আমি বলছি যে তিন মাস পর্যন্ত আপনি শিডিউল করতে পারেন তাহলে আসি দেখা যাক এখানে কয় মাস পর্যন্ত হয় এখানে এপ্রিল আছে এপ্রিল মে জুন মানে জুন জুলাই নাই কিন্তু ওই যে আট তারিখ পর্যন্ত মানে জুলাইয়ের আট তারিখ পর্যন্ত তিন মাস হয় তো এই তিন মাস পর্যন্ত আপনি শিডিউল করতে পারেন তারপরে কিন্তু শিডিউল করার অপশন নাই দেখছেন তো এটা হচ্ছে কাজ আপনি এখান থেকে শিডিউলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবেন এখানে এসে ধরেন আমি তিরিশ তারিখ এটা পোস্ট করব তাহলে আপনি যেটা করবেন তিরিশ তারিখটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি ধরেন এটা কি মানে সময় টাইম জোন এটা হচ্ছে time zone Bangladeshi time zone এটা ধরেন একটা উনিশ মিনিটে পোস্ট হবে তো আপনি এখানে আপনি টাইমটা কমাই দিতে পারেন বাড়াই দিতে পারেন দুইটা ধরেন পাঁচটা দিতে পারেন এরকম দিয়ে আপনি এবার এখান থেকে শিডিউল করে পোস্টটা করে ফেলতে পারেন তো দেখেন এবার আমার শিডিউলটা হয়ে গেছে আমি যদি রিপ্লেস করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের শিডিউলটা হয়েছে কিনা তো আমি এখানে চলে আসলাম আবার আগের জায়গায় তো এবার দেখেন আমি শিডিউলে ক্লিক করলাম তো শিডিউলে দেখেন আমাদের পোস্টটা শিডিউলে চলে আসছে এইটুকুই কাজ আপনার কোনো কাজ নাই যে কোনো পেজ একটা যাবেন পেজের ভিতরে যাহেরা এই যে পাবলিক টুলস আসবেন পাবলিক টুলস আসবে শিডিউল যা শিডিউল করবেন ঠিক আছে এইটুকুই কাজ